তুই একটা পড়ি আমি একটা জিন আমি যদি আরেকজন বউ আরেকজনের বউরে ধরে আল্লাহ আকবার আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ একটা সময় ধরে নিয়ে আসসালামু আলাইকুম guys welcome back to a brand new reaction video আজকের ভিডিওটা একটু স্পেশাল আজকে আমরা জিন এই বিষয়টার উপর একটা রিঅ্যাকশন ভিডিও দেখব সাহস নিয়ে আপনাকে ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা দেখার আগে আউজুবিল্লাহমিনা রসিম বিসমিল্লাহ রহমান রহিম বলে নিয়ে সারোয়ার হজুর উনি জিনের সাথে সরাসরি কথা বলেন এবং জিনের সাথে কমিউনিকেট করে উনি যেসব খারাপ জিন আছে সেগুলোকে মেরেও ফেলেন এই পুরো প্রক্রিয়াটা উনি কীভাবে করেন কেমনে করেন পুরো প্রসিজারের কিছু অংশ বিশেষ আমরা দেখবো আজকে তো চলেন দেরি না করে ভিডিওতে চলে যাই আর আপনারা যারা যারা নতুন জয়েন করছেন বা এইমাত্র ভিডিওতে ঢুকলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে হাজিরাটা দিয়ে দিবেন আর চ্যানেলে পেজে নতুন হয়ে থাকতে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন কিন্তু ভুলবেন না সো চলেন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দিই five four three two one let start এই পাগল চান এই দিক তাকাও মোরা কাবাই আসছো নাকি রুহানি জিকিরে আসো আমার দিকে তাকাও look at me look at me এদিকে তাকাও এই এদিক তাকাও কি ভাবলা এক মিনিটে কি ভাবলা আমার সম্পর্কে তোমার সম্পর্কে কি ভাবলা তুই পরি মহিলাম একটা জিন আমি পরি তুই জিন হ্যাঁ তার মানে তুই আমার বিয়া করবি না সি তোকে আমি করবো কেন আমি পরি তুই জিন না না না কখন দিন না কখন দিন না নাউজুবিল্লা আচ্ছা, আমি পরি হুম তুই জিন হুম তোর বয়স কত দেড়শো অলি মাত্র কোন দিক দিয়ে দেড়শো মানুষের দিক দিয়ে না তোদের দিক দিয়ে কি খেলা খেলা আমার তুই তুই একটা পরি আমি একটা জিন তুই বইয়া থাক চুপ করিয়া আল্লাহর নাম লইয়া আল্লাহর নাম আমার খেয়াল আছে এখন শোন আমার কথা আমি তো ওকে নষ্ট করি না ওকে আমি গায়ে ফু না সোয়া দেই না আমার শরীরে আমি ফু দেই হ্যাঁ। আল্লাহর হুকুম হ্যাঁ। তাইতে সে রুকি আল্লাহ বালা আল্লাহ মাপ দেয় এই সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি করো কেন সংসার আর হ্যাঁ। বাবার আর আর স্বামী সংসার আল্লাহর হুকুম আল্লাহর কি হুকুম আল্লাহর হুকুম তুমি জানো হুকুম দাস আল্লাহর হুকুম তুমি কিভাবে জানো তুই কি জানোস তুই কি হ্যাঁ? তুই কি আল্লাহ কি বলছে পবিত্র কোরআনে সূরা কি বলছে আল্লাহ আল্লাহর হুকুম পালন করে আমি উপকারের মালিক উপকারের মালিক তুমি হ্যাঁ তুমি আল্লাহর হ্যাঁ তুমি উপকার হ্যাঁ হ্যাঁ উপকার দেওয়ার মালিক হ্যাঁ দা আল্লাহ হ্যাঁ তো তুমি কেমন উপকার মালিক ই আল্লাহ এত আল্লাহর ওলি যে নিজের ভাবতেছ এবার কই সূরা পুরুষ 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে পাগল কি আয়াত পড়ে নি পাগলটা কি পড়ে না না পাগলটা আয়াত পড়ে না পাগল তো হে পাগল লাগি হ্যাঁ, সে আল্লাহর নামে সে আল্লাহ আল্লাহর আল্লাহর হুকুম পালন করে পাগল তুমি নামাজ পড়ো জিনদের মধ্যে ভণ্ড পাওয়া গেল মানুষের ক্ষতি করা পাগলামি তো ইসলাম সমর্থন করে না ইসলাম হচ্ছে চির উন্নত একটি ধর্ম ইসলাম হচ্ছে সবচাইতে বৈজ্ঞানিক একটি ধর্ম ইসলামে কোন রকম তুই এখন দোয়া যা দে এই যে বিবি সাহেব কাছে আসছে আল্লাহ আনছে এই বিবি সাহেবের দোয়া যা দে কিন্তু তুমি রোগীদের পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করো কেন <laughs> তুই আমার সাথে বেশি কথা বলিস না অল্প কথা বল না না অল্প কথা বল বেশি কথা বলেনি হ্যাঁ, না আমি বেশি কমু কি করবি না আমি তো কিছুই করবো না আমার আল্লাহ করবো আমি করবো না কিছু আমার আল্লাহ করবো হ্যাঁ। তো এই জিন আবার আল্লাহর ভয় দেখাচ্ছে মানে সে আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বিচার করবে কিন্তু দেখা যাচ্ছে এই জিনকে যখন হুজুর প্রশ্ন করতেছে তখন তার উত্তরগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে আপনারাই খেয়াল করে দেখেন লিসেন টু মি পদা কি লিসেন টু মি পদা কি না নামাজ যেমন ফরস পদ্মা ফরস না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হ্যাঁ আল্লাহর হুকুমটা হচ্ছে ফরস অবশ্যই পালন করতে হবে তাই কিনা আল্লাহ রসুলের নাম তো নিতাস ওকে খুব ভালো তো একটা নারী তুমি পুরুষ একটা নারী শরীর ভর করতেছে এটা পদ্মার খেলা হচ্ছে না তুই আমার সাথে অত কথা বলিস না আমি তো কথা বলবো না না বলিস না বলিস না মানা করি মানা করি মানা করি মানা করি কথা বললে কি বিবি বলে না আমি নিজে বলি মানা মানা তোরে মানা মানা করি মানা করি কথা বললে কি এখন আমি যদি আরেকজন বউ আরেকজনের বউ জোড়ায় ধরি আল্লাহ আকবর আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ সৃষ্টির কত উত্তম এগুলো বলি আরেকজনের বউ চিপে ধরি জোড়ায় ধরি এটা কি ঠিক হবে আরেকজনের বউকে জড়ায় ধরে আল্লাহ আল্লাহ আল্লাহ হজুর যে এক্সাম্পল দিচ্ছে একদম ভেরি ডিপ হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু লেসি আল্লাহর হুকুম অমুক তমুক কই দাসো এটা কি ঠিক হবে যতই বলস তুই আমারে বান্তারবি না বান্তারবি না বান্তারবি না পারবি না পারবি না না ভাঙতে পারবি না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোরআনের শক্তিতে কাঁপাকাঁপি শুরু শুরু হয়ে গেছে হুজুর কোরআনের শক্তিতে একটা মুভ দিবে এখন হুজুর বিভিন্ন আয়াত পাঠ করে এখন মুভ নিবে হুজুরের তুমি চিরস্থায়ী ভাবে রুগীর শরীর থেকে চলে যাবা ডিরেক্ট কোয়েশ্চেন আরেক ভন্ড জিন তো এরকম জিন তো আমি দেখি নাই হ্যাঁ এগুলো কিছু মাজার খানকাতে কিছু জিন থাকে না মাজার খানকা থেকে আসছে ভাই হ্যাঁ, নারী জিন হ্যাঁ? ঠেকানো এই স্পিরিচুয়াল ওয়ার এটা একটা যুদ্ধ হচ্ছে গাইস হুজুরের ফাইনাল মুভ আলটি মারতেছে হুজুর অন দ্য জেন তেলাওয়াত করে নিচ্ছেন ডাবল অ্যাকশন গোয়িং অন জিং ট্রাই করতেছে ডিফ্লেক্ট করার হজুর is trying his bomb oh my god current চলে গেছে গাইজ এত মানে এত পাওয়ারফুল একটা মুভ ছিল ইলেকট্রিসিটি চলে গেছে গাইজ কোরআনের নুরানি চিকিৎসার একটা নমুনা মনে হয় আমরা দেখতেছি কাজটাতে হুজুর ব্যর্থ হয়েছেন হুজুর নিজেই বলছেন সফলতা ব্যর্থতা আল্লাহর দান আলহামদুলিল্লাহ এই কাজটাতে ব্যর্থ হয়েছি সকলে দোয়া করবেন আমার জন্য আমরা আরেকটা কন্টেন্ট দেখি হুজুরের যেখানে হুজুরের সাথে যে জিনটা মোকাবেলা করছে সে খুব রেগে গেছে কোরআনে বলছে যে তোমরা মানুষের সঙ্গে সদ্য ব্যবহার করো আমি সদ্য আচ্ছা। ব্যবহার করছি আমি বুঝাচ্ছি হ্যাঁ? করে পশুর বাচ্চা ছোট লোকের বাচ্চা করে দিলাম সতর্কতার জন্য তার হাত জানোয়ারের এতক্ষণ ধরে ভালোভাবে কথা বলতেছি তোর না আমার শরীরে হাত দিস কি তো হাজার ছোট লোকের বাচ্চা তোর জবাই পর্যন্ত ফকিরের বাচ্চা মিসকিনের বাচ্চা গোলা নামায় কথা বল কোয়াচুয়া করতে পারবি না ওকে ওর জন্য চেতাই করতে পারবি কর এখন সারওয়ার হুজুরে চেতাই দিছে বসলাম এখানে আমিও এখানে বসে আছি দিন সারওয়ার হুজুরে চেতাই দিছে বাবারে জুতা দাবাই রেছস আমার লাগাল পাছস না দৌড়ায়া জানু আর ও মাই গড আমি শয়তানদের মারবো আমার oh, আচ্ছা গোলা বাজাইও না গালি গালাস করতেছিস আমার শরীরে কাজ করবি না বলছি না শরীর oh আমরা তোর মিলা যদি ধরি তোরে তোর বাপের ক্ষমতা আছে তোর ওলির ক্ষমতা আছে তোরে ফিরাইবো তুই ছুটাই দেবা লক্ষ দিন যদি আসে লক্ষ অনেক কিন্তু ছাড়িতাছি তোকে oh অনেক ছাড়িতাছি তোমার সারের খেতা কিলাই পুরা পৃথিবীর জিন যদি আমার এগনিস্টে আসে আমি পবিত্র কোরআন সামনে নিয়ে কথা বলবো আমাকে ঠেকার মতো কোনো জিন নাই আসমান এবং জমিনের মধ্যবর্তী কোনো অপশক্তি আমার একটা এই যে পশম আছে না পশমে টাচ করতে পারবে না বান মারছিল একটু আগে কোনো লাভ হয়েছে এই সামনে এসে ভুলে গেছি কিচ্ছু হুজুরকে নক আউটের চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আর বিভিন্ন বান মারার পরেও হুজুর মানে যে কনফিডেন্সের সাথে এগুলোকে ফেস করতেছে হুজুরের জন্য একটা সেলুট সারোয়ার ভাই আপনি খুবই সাহসী একজন ব্যক্তি মনে হচ্ছে চোদ্দ কোটি জিন যদি আমাকে জাদু করে আমার একটা লোন শিখতে পারবে না ইনশাআল্লাহ যতক্ষণ আমি কোরআনের সঙ্গে আছি যতক্ষণ আমি আল্লাহকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করছি বুঝো নাই শেফ ওরা তো কেন দিলা তুই কি করবে কতটা করতে পারছ তোর কতটা ক্ষমতা আছে সেটা আমি দেখতে চাই আজকে কত নিকৃষ্ট আমার সঙ্গে কথা বলার যোগ্যতা নাই তোর বাপ ইবলিশ যে ইবলিশ আজান শুনলে তোর বাপও দৌড়ায় পালায় পাততে পাততে তুই হচ্ছিস তার অনুসারী বুঝছ আর আমি হচ্ছে সেই লোক যে আজানের জিতে যায় বুঝছ না ট্র্যাশ টকিং তাহলে হাদিস শুনাস ট্র্যাশ টকিং উইথ দ্য জিন ডিরেক্ট ট্র্যাশ টক এবার আমরা হুজুরের জিন জবাই করার একটা সিন দেখব হুজুর জিনের হাড্ডি গুড্ডি মাংস আলাদা করে ফেলা গেছে Ore, ore, ore, কিছু করতাম না তোর মারি গেলাম সর্বোচ্চ মার ইতিহাসে সর্বোচ্চ মারা হবে ওরে ওরে ওরে ওরে ওরে ওরে ওরে No dobra, Maryn. Maryn, Adbachowi. চার পাঁচজন ধরে ধরে অশ্বাস সাময়িক শক্তি সাময়িক শক্তি সাময়িক শক্তি সামনে থেকে শোনা চার পাঁচবার কবদা হয়েছে আমার জীবনে এরকম ভয়ঙ্কর ঘটনা সাক্ষী খুব কমই আছে খুব ভয়ানক হ্যাঁ শেষ করে দিচ্ছে আক্রমণ করছে পানি দাও সবাইকে আক্রমণ করছে না আমাদের আঘাত করলা কেন আমাদের আঘাত করলা কেন না তো আমি কাউকে মারিনি নাম কি তোমার নাম ইসমাইল বাবার নাম জামা শেখ বিসমুল্লাহ চোখ বন্ধ করো তো বিসমুল্লাহ রহমান চোখ বন্ধ করে দেখো আগুন লাগতেছে কিনা জি হুম জি বলো আলহামদুলিল্লাহ আমার যেটা মনে হয় অনেক ধরনের মিশ্র অভিজ্ঞতা হয়েছে জিনিসগুলো নিয়ে হেলা করে মানে অ্যাভয়েড করে ইগনোর করে হাসি ঠাট্টা করে তাদেরকে একটু বলে দিবেন যে আসলে জিনের অস্তিত্ব আছে এবং খারাপ জিনরা মানুষের ক্ষতি করার জন্য অনেক রকম ট্রিক্স খাটায় আর জিনের এই ধরনের বিষয়গুলো থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য কীভাবে আপনি নিজেকে সেফ রাখবেন সেটার এন্টায়ার একটা গাইডলাইন আমার মনে হয় আপনারা সারার ভাইয়ের ইউটিউব চ্যানেলে পাইবেন অথবা ভালো কোনো একজন আলেম বা স্কলার থেকে আপনি জেনে নেবেন ওনার এই তরিকা বা পদ্ধতি নিয়ে অনেক অনেক ধরনের প্রশ্ন ছিল একটা সময় অনেকে পুলিশেও ধরে নিয়ে গেছিলো প্রতারক বা এই ধরনের বিভিন্ন অ্যালিগেশনস দিয়ে কিন্তু যারা ওনার কাছে চিকিৎসা করায় এরকম অনেক পজিটিভ ফিডব্যাকও আছে যে হ্যাঁ উনি প্রপারলি নুরানি ওয়েতেই মানে কোরআন এর আয়াত ইউজ করেই কিন্তু চিকিৎসাগুলো করে সো যাদের ডাউট আছে বা যাদের মনে হয় জিনিসগুলো আরও জানা দরকার তারা তার বেশি যোগাযোগ করতে পারেন তারা আরও পরিষ্কার হবেন ওনার সাথে কথা বলে বাট আমি মনে করি আজকের জন্য ইট ওয়াজ টু মাছ তিনটা ব্যাক টু ব্যাক এরকম থেরাপি চিকিৎসা দেখে যে কেউই আই থিঙ্ক একটু হলেও আইডিয়া পাইছেন যে মানে এটা কেমন হয় যার উপর আসে যার ক্ষতি হয় আসলে সে বুঝতে পারে ট্রুলি তো আপনাদের সাথে এরকম ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কমেন্ট বক্সে শেয়ার করবেন আজকের জন্য আসলে বিদায় নিচ্ছে হচ্ছে আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে টিল দেন আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম